lots lovely people. It's me, Mehnur Manda Arshamani. I'm a third grader of Dickerson Iskan College and my unique identity is I'm a learner. So guys, today's our topic will be on environment. So what is environment? Environment is nature and surroundings. Environment can be also called an ecosystem. Environment includes all plants, animals, humans, sunlight, and everything and different pieces and everything that occurs naturally on Earth. From a millions of years, environment provide us everything to live a better life, Sharing from food, cloth, light, air, forest, waterfall, and etc. So guys, environment pollution causes global warming, acid rain, and destroy natural resources. So it is our responsibility to maintain our environment. So guys, that was all about today's topic. Thanks for being with me. I hope you benefited by watching this video. So till then, bye-bye, al-hafiz. উঠতে গিয়ে পড়ে যেতেই পারো কিন্তু কিছুতেই থামা যাবে না শুরুটা সবসময়ই কঠিনতর কিন্তু সাফল্যের শুরু তো এখান থেকেই সামনে অনেক বাধা আসবে আর এই বাধাই তোমাকে করবে আরও শক্তিশালী জীবন তো আর পৃষ্ঠাগোনা পাণ্ডুলিপি নয় এটা সীমাহীন ও অজানা লক্ষ্য স্থির করে পরিশ্রম করো আর বিকাশ ঘটাও তোমার সুপ্ত প্রতিভার অনেকের মধ্যে একজন নয় হতে হবে অদ্বিতীয় অনন্য এবং আমরা তোমার পাশে আছি প্রশিক্ষক হিসেবে তোমার ভুলকে মেনে নেওয়ার ধৈর্য আমাদের আছে কারণ আমরা জানি ভুল করাই তোমার শেখার প্রমাণ আমরা এসএসসি দু হাজার একুশ শিক্ষার্থীদের জন্য অসাধারণ একটি কোর্স ডিজাইন করেছি পরীক্ষা শেষ হওয়া মাত্রই চলে এসো অনেকের মধ্যে অন্যতম হতে সবাই একসাথে উদযাপন করব তোমার শ্রেষ্ঠত্বের বিজয় ট্যাসল বাংলাদেশ শিখর ছোয়ার অঙ্গীকার Every detail is in the caption.